আজকের ক্লাসে সবাইকে স্বাগতম পরিচিতি পর্ব আমি মোহাম্মদ তাহেরুল ইসলাম এমএসসি পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক arm police battalion public school ও কলেজ বগুড়া আজকের পাঠ unit eleven to unit fifteen discuss on word meaning write in English make sentence page twenty two from thirty and শিটের ওয়ান ফর্ম ফোর word meaning trace চিহ্ন নাম্বার সংখ্যা পাউন্ড গণনা করা ইয়ার বায়ু ওয়াইড প্রশস্ত ক্লাব হাততালির শব্দ ডট বিন্দু সাইট পার্শ্ব পিকচার ছবি প্লান্ট চারাগাছ রাইট লেখা মিছিং বাদ পড়া পেন্সিল পেন্সিল মর্নিং সকাল রিভার নদী বিহাইন্ড পেছনে নিয়ার নিকটে কাইট ঘুড়ি শিপ জাহাজ রুম কক্ষ ইনফ্রন্ট সামনে পেইন্টার চিত্রকর ডল পুতুল হাউজয় গৃহিণী ডক্টর ডক্টর নার্স সেবিকা ফার্মার কৃষক सिंगर गायो थिक मोटा डाटी নোংরা अंडर नीचे ट्री दस write in English. विद्यालय स्कूल नेवा टेक करो डू काज वर्क गुरु কাউ আম ম্যাঙ্গো খোলা ওপেন অঙ্ক সাম খাবার মিল বসা সিট পার্ট লেসন খেলোয়াড় প্লেয়ার শিক্ষক টিচার চিত্র পিকচার গায়ক সিঙ্গার সার অক্স গাছ tree পুকুর পন্ড কাক ক্রো জানা নো ছোট স্মল নাম নেম খেলা প্লে ভিতরে ইনসাইড সেবিকা নার্স গৃহিণী হাউজওয়াইফ পোকামাকড় ইনসেক্টস কলস জার্ক আঁকা ড্র বৃষ্টি rain make sentence painter he is a painter doll the doll is very nice housewife my mother is a housewife doctor my father is a doctor nurse she is a nurse farmer my father is a farmer singer i am a singer ball this is a ball cap My cap is very nice. A student, I am a, a student. Father, my father is a doctor. Sum, the sum is very hard. Milk, take your milk. girl. I am a girl. Open. Open the door. সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে ঘরে থাকবে Yeah.